হিন্দ বাঙালি আমি সৈকত সবাইকে সুস্বাগতম জানাই আমার বাঙালি বাবু ভ্লগার চ্যানেলে দেখতে থাকো মজা নিতে থাকো আর অবশ্যই সাবস্ক্রাইব করে নিও আর পাশের যে বেল আইকন বাটনটা আছে সেটা প্রেস করে দিও যাতে নতুন ভিডিও যখন ঢুকবে তখন নোটিফিকেশানে সেই ভিডিওগুলো যাতে দেখতে পাও তার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করো আর পাশে থাকা বেল আইকন বাটনটা প্রেস করে দিন আবার আজকে বেরিয়ে পড়েছি যাচ্ছি হচ্ছে আইবিডাব্লু ইন্ডিয়া বাইক উইকসে তো আমরা এখান থেকে চন্দননগর থেকে অন্তত তিনজন যাচ্ছি ঢালি আমার ভাই সৌরভ আর আমি তো এই যাবে একজন দুজন আর এই একজন তিনজন ঠিক আছে তো এখানে গর্জির মোড়ের ওখানে দাঁড়িয়েছিলাম এবারে আমরা স্টার্ট করছি যেতে যেতে কথা হবে সব রাস্তায় টোটো অটো যেগুলো থাকে না হাই রোডের মধ্যে টোটো চলছে দেখো আমাদের বাংলা কেন এগোবে না হাই রোডে টোটো চলছে আর খেলা বলবো কিছু বলার নেই জাস্ট কিছু বলার নেই হাই রোডে অনেকে আছে রোডের মধ্যে মানুষ এগুলো সার্ভিস রোডে করে একটা হাই রোডে করে বাও যখন গাড়ি এসে চুমু দিয়ে চলে যাবে ক্যামেরায় তো ধরা পড়ছে না একটু দাঁড়িয়ে যাও তো ঠিক পাটডানকুনির আগে যে ইন্ডিয়ান অয়েলের পেট্রোল পাম্পটা আছে ওইখানটায় দাঁড়িয়েছি আসছে চলো স্টার্ট লেট স্টার্ট Yeah. থাকলে এটাই একটা বড় সুবিধে যে টুক করে বেরিয়ে যাওয়া যায় ফ্যাক্টরি রয়েছে একটু আগে কানপুরের ওখানে যে ব্রিজটা আছে না তার আগে যে রাস্তাটা মানে এনএইচ টু থেকে যেটা এনএইচ সিক্সের দিকে বা বালির দিকে আসছে একটু প্লিজ দয়া করে সারান বচ্চার মধ্যে পড়ে আমার পিছন দিয়ে ধোঁয়া বেরিয়ে গেল মিলিয়ানে যাচ্ছি তো একটু কষ্ট হচ্ছে মানে কি বলবো নইলে স্যাডেলিং করে বেরিয়ে যাওয়া যেত পিছনে বসে আছি তো পাচ্ছি না একই তো পাটা ভাঙা মানে পিছন দিয়ে মানে জাস্ট লাগলো পিছনে দুটো তালু আমার বাম ভুলে হয়ে গেল কি বলবো দুঃখের বিষয় গরিবের গরিবের সংসারে কি করবো

থেকে শুনি এই রাস্তায় খেলা পাওয়া যায় ওই দিক থেকে সূর্যি মামা উঠে মারছে পিছন দিয়ে ধোঁয়া বেরোচ্ছে আমি উড়ে চলে যাবো

এখানে অনেকেই বিএসএফে ট্রেনিংও মানে ছোটাছুটি প্র্যাকটিস করে ঠিক আছে আর আমাদের সামনেই দেখা যাচ্ছে দক্ষিণেশ্বরের তার মধ্যে গাড়ি সুন্দর টানছে দেখো টানছে দেখো গাড়ি নিয়ে টানছে দেখো ছাপা ছাপাগুলোকে দেখো এগুলো হচ্ছে রাস্তায় এরকম ছাপাগুলো দেখতে পাবে টানছে হ্যাঁ হ্যাঁ হেলমেট বেলঘরিয়াতে বেলঘরিয়াতে আমাদের চা খাওয়া কমপ্লিট ব্রেকফাস্ট গাড়িতে যাচ্ছি তাও আবার চা খাচ্ছি বেলগড়িয়াতে দাঁড়িয়ে তো এখান থেকে এখন আবার বেরোবো গাড়ি স্টার্ট দেওয়া হচ্ছে মুখ করা যাক এবারে রোদ্দুর সূর্যি মামা উঠে পড়েছে আমরা আবার বাইক নিয়ে স্টার্ট করলাম বেলগড়িয়াতে দাঁড়ানোর পর করে কত ট্যাক্স মারবে রাস্তায় ডাইনোসরের বাচ্চা হেঁটে গেছিল এত বড় এয়ারপোর্ট আর বেলঘরিয়া এক্সপ্রেসওয়ে অবস্থা হচ্ছে মানে অতীব যখন রাস্তায় কিছু সাইকেলিস্ট দেখে নিচ্ছে দেখতে পেয়েছি সব একসঙ্গে গ্রুপে রাইড করছে এটাও দেখতে বেশ ভালো লাগে যে সাইকেলিস্টরাও নিজেরা একটা গ্রুপ করে এটা একদিক দিয়ে ভালো বাইকের তেল মারছে পরিবেশ দূষণ বাড়ছে সব থেকে ভালো সাইকেল নিয়ে ঘোরাই ভালো অন্তত একশো টাকার পেট্রোল ভরতে হবে এই একশো একশো টাকা না একশো ছ টাকা পেট্রোল ভরতে হবে পয়সা বাঁচবে আইবিডাব্লিউ যে রাইডটা আমরা করতে চেয়েছিলাম তার আমরা যখন গন্তব্যস্থলে পৌঁছাই তখন আমাদের অ্যাডমিনরা এখানে একটা ইনস্ট্রাকশান দেওয়া হয় যে স্টার্টিং পয়েন্ট থেকে এন্ড পয়েন্ট পর্যন্ত প্রথম থেকে শেষ পর্যন্ত কিভাবে ইনস্ট্রাকশান আমরা ফলো করব সেইগুলো আমাদেরকে বলা হয়েছিল সেটাই আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনছিলাম এবং ফলো করেছি তো ভিডিওটা বড় হয়ে যাওয়ার জন্য আজকে এইটুকু পর্যন্তই রাখছি আমার জার্নি বাড়ি থেকে গন্তব্য মানে আমাদের আইবিডাব্লিউ স্টার্টিং পয়েন্ট পর্যন্ত যাওয়ার যে ভিডিওটা সেটা আমরা আমি প্রথম পর্বে রাখছি পরের পর্ব ভিডিও দেখতে গেলে তোমাদের সবাইকে সাবস্ক্রাইব করতে হবে আর পাশে থাকা নোটিফিকেশানের বেল আইকনটা প্রেস করে নতুন নতুন